দীপ্ত আজকে উনত্রিশে নভেম্বর দুই আমি জিমনেল কনসালটেন্সি থেকে আমার অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি অ্যান্ড আমি জিমনেল কনসালটেন্সির স্যারদের প্রতি অত্যন্ত চিরকৃতজ্ঞ এবং তাদের টিম মেম্বারও অত্যন্ত helpful and I hope that they are one of the best consultancy in Dhaka city তাছাড়া আমার যে ভিসা প্রসেসিং আছে তারা অত্যন্ত সুন্দরভাবে করেছেন তাছাড়া ওনাদের নিজস্ব নয়ার আছেন যিনি আমার প্রত্যেকটা ডকুমেন্ট খুব সুন্দরভাবে প্রসেস করে দিয়েছেন তাছাড়া ড্রিমল্যান্ড কনসালটেন্সির অস্ট্রেলিয়াতেও ব্রাঞ্চ রয়েছে সিডনিতে অ্যান্ড অস্ট্রেলিয়ার uh, যিনি আরিফ uh, স্যার উনি অত্যন্ত হেল্পফুল বিশেষ করে যারা অস্ট্রেলিয়াতে uh, উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে চাচ্ছে আমি তাদেরকে অবশ্যই সাজেশন দিব একবার হলেও ড্রিমল্যান্ড কনসালটেন্সিতে আসা বিকজ ওনাদের যিনি main Rauf sir Rauf sir অত্যন্ত হেল্পফুল অ্যান্ড আমি কিছুদিন একটু দুশ্চিন্তায় ছিলাম আমার ভিসাটা কবে আসবে কিন্তু রোফ স্যার আমাকে আশ্বস্ত করেছিল যে দুশ্চিন্তা করার কিছুই নেই আজকে আমি আসলে অত্যন্ত আনন্দিত কারণ আজকে আমি আমার ভিসাটি হাতে পেয়েছি অ্যান্ড আমি চিরকৃতজ্ঞ থাকব রূপ স্যারের প্রতি এবং অস্ট্রেলিয়ান আরিফ স্যারের প্রতি অ্যান্ড তারা অত্যন্ত আমার অত্যন্ত আমাকে সাহায্য করেছে সব কিছুতে অ্যান্ড আমি সবাইকে বলবো একবার হলেও যারা বিশেষ করে অস্ট্রেলিয়া যেতে চান জিমনাল কনসেন্ট্রেসিতে আসেন কারণ I think they are one of the best because তারা অত্যন্ত ফ্রেন্ডলি এবং তারা প্রসেসটা এত সুন্দরভাবে করেছে and I hope they are one of the best and thank you so much আর আপনারা যারা অস্ট্রেলিয়াতে যাবেন আমি আশা করি অবশ্যই আপনারা ড্রিমল্যান্ড কনসালটেন্সে আসবেন আর আমার জন্য সবাই দোয়া কামনা করবেন অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর আমার অনেক ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে তারা জিমনাম কনসালটেন্সি থেকে গিয়েছে অ্যান্ড আমিও আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আগ্রহী অ্যান্ড আশা করি প্রতি বছর অনেক স্টুডেন্টই ওনাদের কাছ থেকে যাবে আর তাছাড়া অস্ট্রেলিয়াতে অনেক ইউনিভার্সিটি কলেজ যে প্রসেসিং ওনারা করে থাকে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে